মনির সিদ্ধান্ত নিল গোলাপকে যদি মসজিদ থেকে দূরে রাখতে হয় তাহলে আমাকে কৌশলী আচরণ করতে হবে হঠাৎ যদি বলি মসজিদে যাইস না তো ইমানদার মুসল্লি তো বলবে তোর মতো বেটার চাকরি আমার দরকার নেই তাহলে কি করা যায় নামাজের সময় তাকে কাজ দিবে যাতে করে ও কাজের চাপে নামাজের কথা ভুলে যায় গ্রাম দেশে হাট হয় শনিবার রবিবার এক এক জায়গায় এক এক সময় হ্যাঁ, হাটের দিন মনিব বলছে গোলাম চল মনিবের সঙ্গে গোলাম হাটে গেছে মহাযন্ত্র এই ওটা নিয়ে ওটা নিয়ে খালি দেয় আর মাথার মধ্যে উঠায় হঠাৎ করে আসরের আঘাত শুরু হয়েছে মসজিদ বলে হাইয়া সরা حي على الفلاح দুনিয়ার মানুষেরা কামিয়াবি তো মসজিদে মালিকের কুদরতি কদমে সেজদায় করতে পারলে তোমার সফলতা অর্জন হবে মসজিদের দিকে আসুন নামাজের দিকে আসুন গোলাম কে ডাক দিয়ে বলে মুনির এতক্ষণ পর্যন্ত আমি আপনার ডিওটি করেছি এখন আর আমি আপনার ডিওটি করতে পারবো না আমার তো একজন মুনিম আছেন আপনি তো আমার দুনিয়ার মনি আমার একজন আসল মনিব আছেন আমার আসল মালিক আছেন আমি ওই মালিকের গোলামি করতে হবে চলেন চলেন আজকে শুধু আমি যাব না আপনিও যাবেন নামাজ তো শুধু আমার উপর ফরজ নয় আপনার উপরও ফরজ ঠিক না ঠিক এতদিন সুযোগ পাই নাই মালিক আপনি এক জায়গায় গোলাম আমি আরেক জায়গায় আজকে তো একসাথে চলেন আসরের ফরজ চার রাকাত নামাজ আদায় করে এরপরে আবার কাজ করি মনির চিন্তা করে ভালো বিপদেই পড়লাম অন্যদিন ওই একা নামাজ পড়তো আজকে আমার শুদ্ধ নামাজের দাওয়াত দেয় আমি কিসের কৌশলী অত আমার থেকে আরো বড় কৌশলী মনি কথা না বাড়িয়ে গোলামকে বলল তুই মসজিদে ঢোক তোর যা করার কর আমি কিন্তু মসজিদে ঢুকবো না আমি সিঁড়ির মধ্যে বসলাম তো মুসল্লিরা ফরজ নামাজ শেষ সবাই বের হয়ে গেছে একজন একজন করে বের হয়ে গেছে কিন্তু গোলাম মালিকের কাছে দোয়া করে চোখের পানি ঝরে দোয়া করে ও মানি দুনিয়ার মধ্যে তুমি আমাকে গোলাম বানিয়েছ রিজিকের অভাব হালাল রিজিকের জন্য আমি এই মুড়িবের কাজ করি যেভাবে আপনার ইবাদত করার প্রয়োজন ছিল সেভাবে আমি আপনার গোলামি করতে পারি না চোখের পানিগুলো টপ টপ করে চোখ থেকে বেয়ে বেয়ে পড়তেছে আর এদিক দিয়ে এমনই দাঁতে দাঁড়িয়েছে সব মুসল্লি বেরোয় এটাই বেরোয় নাকি সবাই বের হয়ে আসলো আমার গোলামের বচ্চা গোলাম ভিতরে বসে বসে তাহলে কি দোয়া করে যখন দোয়া শেষ করে বের হচ্ছে যে কথাটা বলার জন্য আমার ভাইদেরকে দাওয়াত দেওয়ার জন্য মূলত এই কথাটা হঠাৎ মনে পড়েছে সেই জন্য বলছি তো যখন মসজিদ থেকে বের হয়ে আসে তো মনি গালি দিয়ে বলতেছে এক হ্যাঁ, গোলামের বাচ্চা গোলাম মসজিদের বাহিরে থাকলে ঢোকার জন্য খালি বায়না প্রদোষ কিন্তু ভিতরে ঢুকলে তুই বের হতে চাস না তুই কোন জিনিস আটকায় রাখে কে তোর ওখানে আটকায় গোলাম মুনিরকে একটা বড় শিক্ষণীয় কথা বলল বলল চাহো গোলাম মুনির যেই রথ সারা রাস্তা অতিক্রম করে মসজিদের গেটের মধ্যে সিঁড়ির মধ্যে আপনাকে আটকায় রেখেছেন মসজিদের ভিতরে একটা পা অগ্রসর হয়ে ঢুকতে দেয় না সেই রক্ত আমি মসজিদে ঢুকলে বের হতে দেয় না আমি কি করব আমার ভাইয়েরা কিছু মানুষ তো বলে মানুষ ও কোরআন হাদিসের মজলিস পেলে এটাকে গণিমত মনে করে মনে করে আমার আজকে ব্যবসার মূল সময় চলে যাচ্ছে আর কিছু মানুষের জন্য এটা একটা মস্করার বিষয় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আরও অনেক কবুল অনেক মানুষকে করবেন আশা করি চলে আসবে আমি সামান্য কিছু আলোচনা করব আমি পবিত্র কোরআনুল কারিমের পরিচিত একটা সুরা সুরতুল জোরে বলেন এখলাস সুরা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি সহি মুসলিম শরীর থেকে এক টুকরো হাদিস পড়েছি মালিক যদি তৌফিক দান করেন সামান্য কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব কোন ভূমিকা ছাড়া আমরা মূল বয়ানে ঢুকে যাই মুসলিম শরীফের এক হাদিস একদিন রাত্রিবেলা এমন একটি রাত্রে নবীজি সাহাবিদেরকে বলছেন আমার সাহাবিরা তোমরা সারাদিন কাজকর্ম করো রাতের বেলা কি কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করা যায় না খালি কি দুনিয়াদারি করবা একটু কোরআনও পড়ল সাহাবা বললেন ওগো আল্লাহ রসুল কেফা কোরআন সারাদিন আমরা কাজকর্ম করি কৃষক আমরা সারাদিন কাজকর্ম করে আমরা দুর্বল হয়ে যাই যখন রাতের বেলা ঘরে ফিরি তখন তো আমাদের শরীর ক্লান্ত থাকে পরিশ্রান্ত থাকে দশ পারা কোরআন এটা কেমন করে পড়বো এটা কি পড়া যায় এক দুই পৃষ্ঠা এক দুই সুরার কথা বললে এটা তো ঠিক আছে কিন্তু আমাদের মতো কৃষক মানুষ আপনাদের এই প্রশ্ন আসতে পারে দেখেন সাহাবাই গ্রামের প্রশ্ন ও আল্লাহ নবী এই ভাইয়া কোরআন রাতের বেলা আমরা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ঢুকি তখন কি বসে বসে দশ পারা কোরআন পড়া আমাদের পক্ষে সম্ভব আল্লাহ নবী বললেন কেন সম্ভব নয় তোমরা কোরআনের ছোট্ট একটা সূরা তোমরা তেলাওয়াত করো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সূরাটা তেলাওয়াত করো ছোট্ট একটা সুরা তেরোয়াত করবে তুমি আর আমল নামায় দশ পারা তেরোয়াতের সোয়াব লিখবেন মালিকের তরফ থেকে ফেরিস্তা তুমি ছোট্ট সুরাটা তেলাওয়াত করবা এটা কি পারবা না সাহাবাই কেরাম অবশ্যই পারবো কি বলে ইয়া রাসূলুল্লাহ এই একটা ছোট্ট সূরা পড়তে তাদের বেলা একবার কেন বারবার পড়তে পারো আরেক হাদিসে আসছে এক সাহাবি এই ওয়াজ শোনার পরে খালি বারবার বারবার বারবার পড়ে এক সুরা কতবার শুনতে ভালো লাগে তো পাশের এক সাহাবি পাশের বাড়ি ওগি গিয়ে আল্লাহ নবীর কাছে ফজরের পরে কি ইয়া রাসূলুল্লাহ অভিযোগ আছে কি অভিযোগ তো ওই যে আমার প্রতিবেশী আপনার সাথী আপনার সাহাবি ও শুধু একটা সুরা বারবার আপনি বলছেন দশ পাড়ার সব হবে তো বারবার তেলাওয়াত করার কি দরকার একবার পড়লেই তো হয় নবীজি বললেন না একবার পড়লে দশ পারার তিনবার পড়লে তো তিরিশ পারার স্পট তার আমল নামায় যোগ আমি দুটা কথা বলবো এবং এর ব্যাখ্যা বলবো একটা হলো সুরতুল এখলাস তেলাওয়াত করলে কোরআনুল করিম তিরিশ পারা কোরআনের দশ পারা তেলাওয়াতের সোয়াব আমল নামায় যোগ হবে কেন এই সুরের ভিতরে কি আছে এমন দুই নম্বরের কথা হলো এই সুরার তেলাওয়াত করা লাগবে না এই সুরার সাথে একটু সম্পর্ক লাগবে মানুষ ভালোবাসা কোনো মানুষের ভালোবাসা গাড়ির সাথে হয় আপনারা হয়তো জানেন না আমি বসে দেখেছি বারবার গাড়ির মডেল চেঞ্জ করে কারণ ভালোবাসা কার সাথে জোরে বলেন কোন মানুষের ভালোবাসা রাজনীতির সাথে কোন মানুষের ভালোবাসা নেতৃত্বের সাথে কোন মানুষের ভালোবাসা মানুষকে দান দক্ষিণা করার সাথে এক এক কোন মানুষের ভালোবাসা সন্তানের সাথে কোন মানুষের ভালোবাসা বাবা মার সাথে কোন মানুষের ভালোবাসা বাড়ির সাথে নবীজি বলেন যদি কোনো মানুষের ভালোবাসা সুরায় আখলাসের সাথে হয় তাহলে এই ভালোবাসাটাই ওই মানুষটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে তাহলে দুইটা কথা বললাম আপনাদেরকে ব্যাখ্যা শোনাবো এক নম্বর সুরা এখলাস পড়লে তিরিশ পারা কোরআনের কয় পারার সব বলেন দশ পারার সব দুই নম্বর সুরা এখলাস পড়াও লাগবে না এত কষ্ট করে পড়াও দরকার নেই শুধু সুরা এখলাসের সাথে একটা ভাব জমাইতে হবে সুরা এখলাসের সাথে একটা পিরিত একটা মহাব্বত একটা দুস্তি কায়েম করতে হবে শুধু দুস্তি করতে পারলেই এই দুস্তি আপনাকে জান্নাতে নিয়ে যাবে অনেক স্ত্রীর সাথে মহাব্বত স্বামীকে জাহান নামে নিয়ে যাবে সন্তানের সাথে মহাব্বত বাবা মাকে জাহান নামে নিয়ে যাবে আর সুরতুল এখলাসের সাথে মহাব্বত তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এবার আসেন ব্যাখ্যাটা একটু শুনেন কেন এই ছোট্ট একটা সুরা পড়লে দশ পারার সব কেন কোরআন করিম একটু তফসিল শুনেন কোরআনুল করিমের আলোচ্য বিষয় কয়টা ওলামা ইকরাম জানেন কোরআন করিমের আলোচ্য বিষয় পাঁচটা কিন্তু সংক্ষিপ্ত আকারে যদি বলেন তাহলে কোরআনের আলোচ্য বিষয় সুরের ফাতেহা থেকে সুরের নাস পর্যন্ত মাত্র তিনটা বিষয় আলোচনা আছে কয়টা বিষয় এটা ভালো করে মুখস্থ করবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা বিষয়ের আলোচনা তিনটা বিষয়ের আলোচনা এক নম্বর তৌহিদ এক নম্বর কি দুই নম্বর বিশাল সবাই বলেন আমার সাথে দুই নম্বর বিশাল তিন নম্বর আখেরাত তিন নম্বর তাহলে এক নম্বর কি দুই নম্বর তিন নম্বর তাহলে আজ থেকে আপনারা কোরআনের তাফসির কেউ শুরু করলে এই তিন বিষয়ের কথা শুনবেন এর বাইরে শুনবেন হয়তো তৌহিদের কথা বলতে হবে না হলে বিশালাতের কথা না হলে আফরাতের কথা কোরআনুল করিমের এই তিনটি আলোচ্য বিষয়ের একটি হলো আল্লাহ পাকের একত্ববাদ তাওহীদ মানে একত্ববাদ সবাই বলেন আমার সাথে তাওহীদ মানে একত্ববাদ আল্লাহ পাকের একত্ববাদ আমার আল্লাহ এক লা শারীকা লা লা নাযীরা লা লা নাসীরা লা আমার আল্লাহর সাথে কেউ কোনো সমকক্ষ হতে পারে না জোরে বলেন না এটা হলো